আসসালামু আলাইকুম ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম আমি মোহাম্মদ সৌরভ হোসেন আমার সাথে আছেন আফ্রিদা শারমিন উনি আসছেন হচ্ছে গাজীপুর থেকে ওনার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী তো উনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ হচ্ছে চার মাস আগে উনি যে সমস্যার ছিলেন ওটা হচ্ছে রিওমাটিক অ্যাথরাইটিস এসপিএ ছিল অস্টিওআর্থাইটিস সবগুলোই ছিল ওনার উনি দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছিলেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন উনি ট্রিটমেন্ট নিয়েছেন তো আসলে সেই বিষয় নিয়ে আমরা ওনার সাথে আসলে আজকে আলাপ করব সেই বিষয়গুলি ওনার সব ঘটে যাওয়া সব বিষয় আপনার কাছে উপস্থাপন করব চলুন ওনার সাথে পরিচয় হয়নি জি আসসালামু আলাইকুম ম্যাডাম নামটা বলে আপনি কোথা থেকে আসছেন একটু পরিচয়টা দিবেন আমার নাম হচ্ছে আপিদা জ্যোতি জি আমি গাজীপুর থেকে এসেছি আচ্ছা ম্যাম আমি একটু আপনার কাছে জানতে চাইবো আপনার যে সমস্যাটি ছিল প্রথম তো আপনি বুঝতে পারেন না যে আপনার এই আর্থ্রাইটিস জাতীয় কোনো সমস্যা ছিল কিন্তু আপনি ব্যথাটা অনুভব করেছেন আপনার দুই দিন যাবতে হাঁটা চলা বা প্রতিদিনের চলাফেরার সময় আপনার খুব ব্যথা হতো বা আপনার ওই সমস্যায় পড়তে হতো তো ম্যাম একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে প্রথম শুরুটা কোথায় থেকে হয়েছিল প্রথম সমস্যা আমার এক বছর আগে থেকে শুরু হয়েছিল প্রথমে আমার হাত পা অনেক শরীরের অংশ খুলে যায় তার মনে করে হয়তো বা কোনো খাওয়ার কোনো সমস্যার কারণে বা অ্যালার্জিটিক কোনো সমস্যা পরে হ্যাঁ। দেখে আস্তে আস্তে ব্যথা বাড়তে আচ্ছা। তারপরে হচ্ছে বিভিন্ন রকম ডাক্তার অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি আচ্ছা। তো ওখানে ওষুধ খেতাম কিন্তু হচ্ছে যখন ওষুধ আবার নেক্সট ওষুধ খাওয়ার সময় হতো ওই টাইমে আসলে আবার ব্যথাটা আবার চলে আসতো মানে এমন একটা পর্যায়ে হচ্ছে আচ্ছা, আপনি যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন ভালো থাকতেছেন কিন্তু আপনি ওষুধ বন্ধ করে দিচ্ছেন আপনার আবার পুনরায় সমস্যাটা দেখা দিচ্ছে ব্যথা শুরু হচ্ছে হ্যাঁ। আচ্ছা আপনি কতজন ডাক্তার কি দেখিয়েছেন ম্যাম অনেকজনকে দেখিয়েছেন আচ্ছা ম্যাম আপনি তো আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন দীর্ঘ অনেকদিন দিন যাবত আমাদের এখানে ভর্তি ছিলেন তো ম্যাম আপনি তো এখন আবার চার মাস পরে আবার সারের ফলো আপে আসছেন এখন কি অবস্থা ম্যাম আমি একটু জানতে চাইবো ধন্যবাদ এখন আমি আল্লাহর হতে অনেক ভালো আছি আচ্ছা। এখন আমি যে ওষুধগুলো কন্টিনিউ করছি আগের তুলনায় আমার ওষুধ অনেক কমে আসছে এবং আমি যে স্যার যে এক্সারসাইজগুলো দিয়েছে ওগুলো আমি ফলো করছি আল্লাহর মতে এখন অনেক ভালো আছি ম্যাম আমি আর একটু জানতে চাইবো আপনি তো অনেক চার মাস পরে আপনি স্যারের কাছে আসলেন তো আজকে তো স্যারকে আপনি দেখিয়েছেন স্যার আপনাকে কি কি উপদেশ দিল বা কি কি বললো একটু জানতে চাইব স্যার আমাকে পরামর্শ দিলেন যে আপনি যে এক্সারসাইজগুলো করেন সেই এক্সারসাইজগুলো নিয়মিত করেন তারপর হচ্ছে আমার ওয়েট ব্যাপারে বললেন যে এটা আপনি একটু সচেতন হন আচ্ছা। আর তারপরে বললো যে আপনি এগুলো করেন আল্লাহর মতে পরে দুই মাস পরে আপনার আবার আমরা একটা রেগুলার টেস্ট দিব তারপরে দেখা যাবে আল্লাহ কি হয় কিন্তু এখন আল্লাহর মতে অনেক ভালো আছি আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ আমরাও অনেক খুশি হয়েছি দর্শক শুনতে পেলেন ম্যাডামের কথা উনি আমাদের এখানে অনেক দিন ভর্তি ছিলেন তো ভর্তি থাকার পর উনি সুস্থ হয়ে বাড়ি চলে গেছিলেন এখন আবার স্যারের ফলো আপে আসছে দীর্ঘ চার মাস পরে এখন ওনার কি অবস্থা উনি আপনাদের কাছে শেয়ার করলেন